झूलैया নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া কোমর দুলাই সবই তো পাবি পাবি সবই তো পাবি সবই তো পাবি হ পাবি সবই তো সবই তো পাবি হ্যাঁ, পাবি সবই তো পাবি ওরে মাইয়া রে তোর বিজলি জলার রূপ আর